আমরা আমাদের কার্যক্রম এখনই পূর্ণাঙ্গভাবে করতে অনুরোধ করছি আমাদের দিকে ফুল দিয়ে বরণ করছেন এরপরে আমি ফুল দিয়ে বরণ আল্লাহ চার মধ্যে সংক্ষিপ্ত আমি যেটা বুঝানো ওটাই একজন হচ্ছে বাবা মন্দির আমি যাতে সাদুল্লাহপুর ওনার কাছে গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব আলহাজ নাসিরুদ্দিন সরকারের পরিচয় ঘটেছিল গ্রুপের ছোট মিয়া নামে খ্যাত হাজারো সালাম স্বাগতম এবং আমাদেরকে ধন্য করেছেন দুজনেই এখানে এসেছিলেন এবং ওনারা আমরা তাকে ছোট মিয়া বলে জানি আমরা তাকে সংক্ষেপে বড় মিয়া বলি জিকিরে মালাই মাঝগন্ডারে উপস্থিত রয়েছেন এই ছিলেন এই বিজি ছিলেন